আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে ক্ষমতা থেকে আওয়ামী লীগের বিদায় না হওয়া পর্যন্ত মৃত্যু চাই না রব এই বিষয় জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন জাতীয় সমাজতান্ত্রিক দলের যে এসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন জীবনে অনেক নির্বাচন দেখেছি আয়ুব খানের নির্বাচন দেখেছি এরশাদের নির্বাচন দেখেছি এবার উনত্রিশ ডিসেম্বর রাতে ভোট চুরির নির্বাচন দেখেছি বয়স অনেক হয়েছে আওয়ামী লীগের বিদায় না হওয়া পর্যন্ত আমার মৃত্যু চাই না বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের যে এসডি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন আন্দোলন প্রসঙ্গে আসম আব্দুর রব বলেন ডাক্তার কামাল হোসেন আপনি বলুন আমরা যারা ঐক্যফ্রন্টে আছি তারা আন্দোলন করব আপনাকে রাস্তায় নামতে হবে না আমার শরীরে এখনও অনেক গুলির চিহ্ন আছে আমি কোনো ভয় করি না বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারে না অভিযোগ করে তিনি বলেন তারা শেখ হাসিনার প্রশাসনের নির্দেশ অনুযায়ী রায় দেন যাদের খালাস পাওয়ার কথা তারা সাজা পায় আর সাজাপ্রাপ্তদের খালাস দিয়ে কোর্টের বারেন্দা পর্যন্ত এগিয়ে দেন বিচারকরা আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরাম সভাপতি ডাক্তার কামাল হোসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণফোরামের সাধারণ সম্পাদক doctor Reza Kibria Jatiya Party Kazi Zafar chairman Mostafa Jamal Haidar S D সভাপতি তানিয়া রব সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ